আসসালামু আলাইকুম তাশরিফ খান একজন ইয়াং জেনারেশনের আইডল অ্যান্ড শিল্পী তবে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন মানবতার ফেরিওয়ালা আপনারা ইতিমধ্যে দেখেছেন সিলেটের বন্যার সময় এবং বিভিন্ন সময় সে কিন্তু মানবতার হাত বাড়িয়ে দেয় মানুষের সুখে এবং দুঃখে বর্তমানে তার মুখে প্যারালাইসিস হয়েছে এটা একটা বড় ধরনের রোগ সে নিজে বলেছে আসসালামু আলাইকুম আমি তাশিফ খান আমাকে যারা দেখছেন লাইভে বা লাইভটা যারা পরবর্তীতে দেখবেন দেখে একটু অকর্ত লাগতেছে কারণ আমি একটা রোগে আক্রান্ত হয়েছি এটার নাম হচ্ছে বেলস পলজি বা এটাকে বলা হয় ফেশিয়াল প্যারালাইসিস বেসিক্যালি হচ্ছে আমার মুখের লেফট সাইডটা প্রপার কাজ করতেছে না এটা ব্রেইনের একটা নার্ভ থেকে হয় নার্ভটা ড্যামেজ হয়ে সে অসুস্থ কথা আছে ভালো মানুষ বেশি দিন পৃথিবীতে বাসে না তবে দুনিয়াতে অনেক শিল্পী রয়েছে কারো ক্যান্সার হয়ে মারা গেছে আবার কেউ রোগ নিয়ে বেঁচে আছে তবে সব শিল্পীর চেয়ে তাসরিম খানের বিষয় আলাদা ছিল তা বাংলাদেশের সবাই জানেন তো আমরা দোয়া করি সে যেন সুস্থ হয়ে ওঠে তবে গান ছেড়ে ইসলামিক সঙ্গীত জগতে চলে আসুক এটাই চাই সবাই ভালো মনের মানুষটা ভালোর দিকেই চলে আসুক গান তো হারাম হারাম ছেড়ে আরামে চলে আসেন এটাই তাসরিফ ভাইয়ের জন্য আমাদের কামনা রইল এবং দোয়া রইল সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং তাকে কমেন্টে বেশি বেশি কমেন্ট করবেন তাকে যে ভাই তুমি এমনিতে তোমার জনপ্রিয়তা আছে মোটামুটি সেই জনপ্রিয়তা দিয়ে তুমি ভালো কাজে অংশগ্রহণ করো তুমি গান ছেড়ে দাও ইসলামিক সঙ্গীত গাওয়া শুরু করো আবু ওবায়দার মতো বা বিভিন্ন আরও শিল্পী রয়েছে যারা ভাইরাল শিল্পী তাদের মতো তুমিও ইসলামিক সঙ্গীত শুরু করো দেখবা জনপ্রিয়তা ঠিকই থাকবে তবে হারাম নয় ভালো কাজে অংশগ্রহণ করো এবং তুমি সুস্থ হও এটাই কামনা করি সবাই এই কমেন্টটা বেশি বেশি এই ভিডিওতে করবেন এবং এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন হয়তোবা বেশি বেশি শেয়ার করার কারণে তার মন মানসিকতা চেঞ্জ হতে পারে ধন্যবাদ